নেক্সট জি নাম কি তোমার রিমন তোমার মাছ কোথায় মাছ আরে স্যার বলে গেছি এই জন্য এত সমস্যা তোমার কি কি সমস্যা সব খুলে বলো এই তুমি কি করতেছো তোমাকে বলছে তোমার সমস্যাগুলো খুলে বলতে তুমি তোমার কাপড়গুলো খুলতেছো কেন আরে হ্যাঁ সমস্যা কি বলো এখন আমার চার দিন ধরে আমার পেটে সমস্যা তোমার চার দিন পেটে ব্যথা তোমার করোনা হয়েছে আমার কি অবস্থা হইলো রে আমার কি অবস্থা হইলো রে সমস্যা তোমার তোমার করোনা করোনা দেখছি না কি সবারই করোনা শুনেন আর দশ পনেরো জন গেছে করোনা তা আমরাও মানে আমরা গেছি এদিকে ডাক্তার এটা বুয়া ডাক্তার এটা বুয়া ডাক্তার না জেনে দেখ কি করে এলা লঙ্গি বড় স্যারে বাদ দিয়ে দিছে তুই দয়া দয়া দেয় তোর বাদ দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আজ থেকে ভালো করে কাজ করবো স্যার স্যার ওই দিন একটা তারা চাই তারা তাই তাদের জন্য নিশ্চয়ই মাল খাইছে তাকে দেখলে কি তোর মাল ওর মনে হয় স্যার ধর স্যার স্যার হ্যাঁ আমাদের লোকের উপরে হাত তুলছে আমাদের লোকের উপর হাত তুলছিস স্যার আমি তো অসুস্থ আমার করুন ভাই না সেইডি ও আপনারা সেইডি আমরা তো আপনার কাছে যেতাম আপনারা দুটাছেন কেন আরে এর মধ্যে আসামি দূরে গেছিল তো ভাই আসামিরা দূরে যেতে আচ্ছা আপনারা আমাদের কাছে যাচ্ছিলেন কেন আমাদের গ্রামে একজন ডাক্তার ছিল সেই আলী সবাই করোনা করোনা ও তাই নাকি তোমার ডাক্তার কোনো আমাদের এলাকাতে আসেন আপনাদের স্যার এই ডাক্তারই বলছিল সব করোনা এখান চার দেখছেন আপনাদের বলছে করোনা ওই ডাক্তার বুয়া ডাক্তার আমরা সিআইডি অফিস থেকে আইছি আপনারা সিআইডি অফিস থেকে আসেন স্যার জি স্যার বলুন আপনাকে কি কি সেবা দিতে পারি আপনি সবাই করোনা করোনা বলেন কেন আপনি নিজের টাকা করোনা স্যার আপনাকে এরা কি কমপ্লিট করে নিয়ে আসছে অ্যাকচুয়ালি ওদের মাস্ক ছিল না যার কারণে আমি বলেছি ওদের করবো না এদের কারোই মাস্ক ছিল না যার কারণে এদেরকে আমি এটা বলেছি আপনারা তো মাস্ক নাই আপনারা যে আইনের লোক আপনাদের তো মাস্ক নেই আপনারা কি শিক্ষা দেবেন যে দেশ সমাজ ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা আপনাদেরকে অনুসরণ করবে বা আপনারাই তো অনিয়ম করছেন এখন থেকে মাস্ক পরবো এখন থেকে আমরা সবাই মাস্ক পরবো আর করোনা থেকে সবাই মুক্ত থাকবো